পুড়ছে আমার মনের বাড়ি বন্ধু সইতে পারি না পুড়ছে আমার মনের বাড়ি বন্ধু সইতে পারি না বুকের ভিতর দুঃখের আগুন ভীষণ যন্ত্রণা রে বুকের ভিতর দুঃখের আগুন ভীষণ যন্ত্রণা পড়ছে আমার মনের বাড়ি পড়ছে আমার মনের বাড়ি বন্ধু সইতে পারি না বুকের ভিতর দুঃখের আগুন ভীষণ যন্ত্রণা রে বুকের ভিতর দুঃখের আগুন ভীষণ যন্ত্রণা আসবে বলে চলে গেলে আর তো এলে না করেছিল মিথ্যে প্রেমে লেনা দেনা আসবে বলে চলে গেলে আর তো এলে না করেছিল মিথ্যে প্রেমে লেনা দেনা নকল প্রেমের পিছু ছুটলাম নকল প্রেমের পিছু ছুটলাম খাটি প্রেম তো পেলাম না বুকের ভিতর দুঃখের আগুন ভীষণ যন্ত্রণা রে বুকের ভিতর দুঃখের আগুন ভীষণ যন্ত্রণা আসো যদি আবার ফিরে চিনব কেমন করে স্মৃতি পুড়ে ছাই হয়েছে হৃদয় গভীরে আসো যদি আবার ফিরে চিনব কেমন করে স্মৃতি পুড়ে ছাই হয়েছে হৃদয় গভীরে অবশেষ মন বুঝেছে অবশেষ মন বুঝেছে জোর করে প্রেম হবে না বুকের ভিতর দুঃখের আগুন ভীষণ যন্ত্রণা রে বুকের ভিতর দুঃখের আগুন ভীষণ যন্ত্রণা পড়ছে আমার মনের বাড়ি পড়ছে আমার মনের বাড়ি বন্ধু সইতে পারি না বুকের ভিতর দুঃখের আগুন ভীষণ যন্ত্রণা রে বুকের ভিতর দুঃখের আগুন ভীষণ যন্ত্রণা রে বুকের ভিতর দুঃখের আগুন ভীষণ যন্ত্রণা